ভাগে যশমতী মায়ের পর্যঙ্কে মা যশমতী কৃত ক্ষীর স্বর নবনী সেবা করে আমার মায়ের নয়নমণি প্রাণের গোপাল আজ পূর্ণ নিশিতে নন্দরাজ ভবনী দুগ্ধ ফেন নিভ কুসুম কোমল সজ্জায় নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে আমার ভগবান কৃষ্ণ কোথায় মা যশোমতির শয্যায় ঘুমিয়ে আছে আর এদিকে পূর্ণ শারদীয় পূর্ণিমার পূর্ণ নিশীতে পূর্ব দিগন্তে পূর্ব দিগবধুর বদন পূর্ণিমার পূর্ণ আলোকে উদ্ভাসিত করে ওই পূর্ব গগনে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে পূর্ব দিগন্ত হতে পূর্ণিমার পূর্ণ চাঁদের স্নিগ্ধ জ্যোতিষুধা প্রতিফলিত হয়ে নন্দরাজ ভবনে উন্মুক্ত বাতায়ন পথে মানে গবাক্ষের দ্বার দিয়ে মানে খোলা জানালা রন্ধ্র দিয়ে চাঁদের স্নিগ্ধ জ্যোতি প্রতিফলিত হয়ে যেখানে আমার ভগবান কৃষ্ণ ঘুমিয়েছিলেন জানালা রন্ধ্র দিয়ে চাঁদের জ্যোতিষুধা আমার নিদ্রিয়মান কৃষ্ণচন্দ্রের বদনে এসে পড়েছে কেউ যদি ঘুমিয়ে থাকে তার চোখে যদি আলোক জ্যোতি ফেলা হয় মানে টর্চ লাইট মারা হয় ঘুম কি ভালো হয় হ্যাঁ তাই হলো ওই জানালাম রন্ধ্র দিয়ে শারদীয় পূর্ণিমার স্নিগ্ধ জ্যোতি যখন গোবিন্দের বদন চাঁদে এসে পড়ল ওই চাঁদের জ্যোতি হয় আমার শ্রী গোবিন্দ চাঁদের পদ্ম আঁখি খুলে গেল শয়নে থেকে জানলা দিয়ে চাইল ওই আকাশের গগন আকাশের চাঁদের পানে আকাশের চাঁদের পানে চাইতেই ওই প্রান্ত হতে আকাশের চাঁদ যেন ইঙ্গিত করে জানালেন হে বৃন্দাবনের গোবিন্দচন্দ্র একবার আমার পানে চেয়ে দেখো আমি গগনচন্দ্র এই দেখো আমি গগনের চাঁদ আজকে শারদীয় পূর্ণিমার পূর্ণ নিশীতে অসংখ্য তারকারাজি পরিবেষ্টিত হয়ে আমি গগন মন্ডলী উদয় হয়েছি হে বৃন্দাবনের গোবিন্দচন্দ্র তুমি আর ঘুমিয়ে থেকো না আর বিলম্ব করো না উঠে পড়ো এসো বৃন্দাবনে হে গোবিন্দচন্দ্র আমাকে দেখো আমি যেমন অসংখ্য তারকারাজি বেষ্টিত হয়ে গগনে উদয় হয়েছি ও বৃন্দাবন চন্দ্র তুমিও রাসস্থলিতে যেয়ে অসংখ্য গোপিকা বলে নিয়ে তুমি মহারাশি প্রবৃত্ত হয়ে যাও গগন প্রান্ত হতে গগন চন্দ্রের ওই প্রকার ইঙ্গিত পেয়ে আমার গোবিন্দ চন্দ্রের অন্তরে জাগলো সেই পূর্ব প্রতিশ্রুতির কথা ভক্তদের বাসনা পূর্ণ করার কথা তাই আমার ভগবান কৃষ্ণ মধ্য নিশীতে রোহিণী মা যশোমতী মায়ের অজান্তে ধীরে ধীরে গাত্রোত্থান করলেন মানে শয্যা ত্যাগ করে পাশেই ছিল তার জাদুযন্ত্র মুরলি ওই মুরলিটি করে নিয়ে গোবিন্দ কি করলেন তার জাদুযন্ত্র মুরলি করে নিয়ে আমার গোবিন্দ ধীর পদক্ষেপে চলেছেন রাসস্থলের অভিমুখে কিভাবে বৃন্দাবনের বনপথ দিয়ে কেমন ভাবে চলেছেন পদকর্তা বলছে দেখো আমার বৃন্দাবন চন্দ্র ওই বৃন্দাবনের বনসভা দেখতে দেখতে চলেছেন বৃন্দাবনের বনপথে কেমন সেই সভা আহা ওই তো অপূর্ব সভা sarodo chandro pavano mando sarodo ওগো বিপিনে ধর কুসুম গন্ধরে কুসুম দূরে চরু সেই দাদার মালা গুন গুন গুঞ্জন আহা ওই তো ওই তো কি সুন্দর ফুল ফুটেছে ওই তো কোকিল ডাকছে ওই তো ভ্রমণ গাইছে আহা হা কি সুন্দর ফুল ওই তো দেখে ফুল দেখে যে ফোটে না সে ফুটেছে যে ফোটে না এই বৃন্দাবন কিন্তু খুবই ভজনে অমায়না পদকর্তা বলছে যার ফোটার সময় হয়নি সেও ফুটেছে এই বৃন্দাবনে তার প্রমাণ আছে আপনারা দেখতে চান যার ফোটার সময় হয়নি এখনো কুড়িতে থাকার কথা সে ফুটেছে অথচ যার ফোটার কথা সেই ফোটে নাই প্রমাণ দেখতে চান মা দেখবেন এই দেখুন এই যে আরো দেখবেন ওই যে ছোট ছোট বাচ্চা এদের কিন্তু এই গভীর নিশীতে মায়ের কোলে ঘুমিয়ে থাকার কথা হ্যাঁ কিন্তু ওরা ফুটে আছে ওদের এখনো কুড়িতে থাকার কথা যাদের ফোটার কথা তারা কিন্তু ফুটে গেছে সব খালি ফুটে গেছে মানে কেটে পড়েছে আর যাদের ফোটার কথা নয় ছোট্ট ছোট্ট কুড়িতে থাকার কথা তারা ফুটেছে কেন আমার গোবিন্দ চরণে ঝরে পড়বে বলে গোবিন্দ চরণে ঝরে পড়বে বলে আমার গোবিন্দ চরণে ঝরে পড়বে বলে গোবিন্দ চরণে ঝরে আমার গোবিন্দ ধনিবে বলে বৃন্দাবনে ফুল ফুল ফুটেছে কেমন বলছে শরৎকালে যে সমস্ত ফুল ফোটে তারা তো ফুটেছে কিন্তু গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত অন্যান্য আরো পাঁচটা ঋতুতে যে সমস্ত ফুল ফোটে সমস্ত ঋতুর ফুল একসঙ্গে আজকে বৃন্দাবনে ফুটে উঠেছে বলছে প্রত্যেকটি ফুলো শাখে ফুল ফুটেছে বলছে আহা কি অপূর্ব দেখো কি সুন্দর ওই তো দেখো দেখো দেখো দেখো ফুল আহা মত্ত দেখো দেখো মত্ত গুন গুন গুন গুন গুন গুন যখন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন ফুল ফুটলেই তো ফুলের কাছে ভ্রমর আসে কেন মধু পান করবার আসে কি বাবা তাই না আস্তে আস্তে মা আস্তে আস্তে বসুন হ্যাঁ ফুল ফুটলে ফুলের কাছে ভ্রমর আসে মধু পান করবার আসে আমারা কোটি কোটি কোটি কোটি ফুল ফুটেছে আর প্রত্যেকটি ফুলে ভ্রমণ একটি একটি ভ্রমণ গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন পদকার বলছে দেখো ভ্রমণের গুনগুন গুনগুন গুনগুন গুনগুন নাদ ও মাধুর্যে সমর্গ সমস্ত বৃন্দাবন ভূমি যেন এক অনির্বাণীয় ভাব ভাসমান হয়েছে কি কি অপূর্ব ভ্রমণের গুনগুন শব্দ পদকর্তা বলছে জানো ফুল ফুটেছে ভ্রমর এসেছে কিন্তু লক্ষ্মীর বসাই কি দেখো তোমরা একটু ভালো করে চেয়ে দেখো কোটি কোটি ভুল কোটি কোটি ভ্রমণ ফুল ফুটেছে মধু পান করবার আসে ভ্রমরও এসেছে কিন্তু লক্ষ্য করে দেখো ভ্রমর গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন করছে ফুলের উপরে কিন্তু লক্ষ্মীর বসাই কি জানো গুনগুন করছে বটে কিন্তু ফুলে বসে না ফুলে বসে না ফুলে বসে না ফুলে বসে না ফুলে যায় তারা ফুলে বসে না ফুলে যায় তারা ফুলে বসে না আমরা ভ্রমণ গুনগুন বসতে পারছে না এটাই আজকের আসলীলার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ ফুল ফুটেছে ভ্রমণও গুনগুন করছে কিন্তু ফুলে বসতে পারছে না কতবার বলছি দেখো দেখো ফুলে বসে না ফুলে বসে না ফুলে বসে না ফুলে বসে ফুলে যায় তারা ফুলে বসে না ফুলে যায় তারা ফুলে বসে না ফুল ফুল সে ফুল করে ফুলে যায় তারা ফুলে বসে না বসতে পারছে না কেন কেন বসতে পারছে না তার কারণ আছে খুব গুরুত্বপূর্ণ জায়গা একটু ধ্যান দিন আসলে আর খুব বিশেষ জায়গা ফুল ফুটেছে ভ্রমর যখন এই ফুলের পক্ষে বসতে যাচ্ছে আর ফুল করজোরে ভ্রমরকে প্রার্থনা করছে বয় চন্দ্রবিন্দু ধয় দুর্গ বধূ মানে স্বামী আর বধ হয় দুর্গ বধু মানে স্ত্রী এখানে ফুল হলো বধ হয় দুর্গ বধু মানে স্ত্রী আর বয় চন্দ্রবিন্দু ধয় দুর্গ বধু মানে হলো ভ্রমর সুখদেব বাদ রাসলীলা বর্ণনা করতে যেয়ে মহারাজ কে বলছে মহারাজ পরীক্ষিত ভগবানের শ্রেষ্ঠ লীলা তুমি আস্বাদন করছো সাত দিনের আজকে পঞ্চম দিন খুব সাবধান আমাদের জীবনটাই কিন্তু একটা পূর্ণ ফুল অমৃত ভজনের লীলা ভ্রমর গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন করছে কিন্তু ফুলে বসতে পারছে না কেন যখন ভ্রমর ফুলে বসতে যাচ্ছি ফুলবধূ আমার করজোরে মিনতি করছে কি মিনতি ভ্রমর বধূ প্রাণের ভ্রমর বধূ চরণ ধরে মিনতি করি ভ্রমর বধূ আজকের নিশিতে পান করো না আমাদের বুকের মধু